জল ছাড়ি না গরম হয়ে গেল মানে হ্যাঁ কেমন পোড়া দেবে প্লাস্টিক প্লাস্টিক ও ওই মাথা কান প্লাস্টিক দেখেন mata kan plastik mata, mata kan gitu plastik boleh gitu goli gitu. plastik boleh ya goli mangki dia ya plastik bukan ya bukan nibo nibo kan eh sang sang sang sang sang sang sang sang sang sang sang sang আছে ইন্টারেস্টেড এটা টানিয়ে নাও টানিয়ে নাও তোমার না গেলে টানিয়ে নাও আসছে আসতে দেওয়া তিন রাতে ইয়োগা না করে ইয়োগা না করে না খিসাড়ি তুই পড়বি পড়বি থাক 快快快快！我来，我来，我来。